এই লাড্ডু একটা প্রশ্নের উত্তর দে তো বলেন স্যার কি প্রশ্ন এই লাড্ডু বলতো কোন পাখি উঠতে পারে না মরা পাখি স্যার এই বল্টু এটা কোনো পাখির নাম হলো হ্যাঁ চোর মারাকে গাল মার ফেলে দেবে oh, স্যার মানে মিতে পাখি মরে যাওয়ার পর কোনো পাখি উঠতে পারে না জানেন তো স্যার এই লাল্টু যাই হোক পরত মন এই লালটু আমি তোকে সকালে চড্ডা মান্নু শুধু দুষ্টুমি করিস তার জন্যে তো এর ভবিষ্যৎকাল কি হতে পারে বলতে পারবি স্যার বিকালে বাড়ি ফেরার সময় আপনার মোটরসাইকেলের চাকা পাঞ্চার পাবেন স্যার হ্যাঁ? এটাই ভবিষ্যৎকালে হওয়ার সময় না স্যার এই লালটু আর প্রশ্ন তো তো বলতো দুনিয়ার সবচেয়ে বৃষ্টিপাত কোন জাত বেশি হয় oh, স্যার এটা কোনো কঠিন প্রশ্ন হলো এটা তো খুব সহজ উত্তর স্যার এই লালটু জানলে তাড়াতাড়ি বল স্যার মাটি সব চাইতে বেশি বৃষ্টি হয় লালটু আড়া প্রশ্ন উত্তর দে তো এই বল্টু বলতো প্রতিদেব মানে কি যিনি অমৃত পান করেন তিনি হলেন দেব যিনি বিষকে হজম করেন তিনি হলেন মহাদেব আর যে পানি বিষ গিলে অমৃত পানে মুখ ভঙ্গি করে রাখে সে হচ্ছে প্রতিদেব বাবা বাহ ভালোই তো উত্তর দিল রে লালটু তোর আজগা ছুটি এবার মুন্ডুর পালা এই মন্টু তুই এখন প্রশ্নের উত্তর দে তো তুই তো বেঁচে গেল রে আমার এখন পালা কারণ আজকে আত্মারায় পড়েনি যা কবল আছে তাই অনি মোর এই মন্টু একটা প্রশ্নের উত্তর দে তো বলেন স্যার কি প্রশ্ন বলতো মেয়েরা বিয়ের সময় লাল শাড়ি পরে কেন নির্ভয় বলবো স্যার হয় কবার পারিস মন্টু সংসারে ঢোকার আগে এক নাম্বার বিপদ সংকেত জেনে দেওয়ার জন্য আরে মন্টু তুই তো ভালো উত্তর দিলু রে যা তোরও ছুটি দিয়ে দিলাম যা <laughs>